আসলে পিসিকে কিভাবে দুই গুণ দ্রুতভাবে কাজ করানো যায় পিসি কিছুক্ষণ চলার পরে অনেক অনেকের পিসি হ্যাং করে প্লাস অনেকের পিসি কাজ করতেই চায় না তো এইসব পিসি কিভাবে অতি দ্রুতভাবে চালানো যায় সেটা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল তো আসুন দেখা যাক তো আসলে একটা কাজ করার জন্য অনেক কিছু দরকার তো ফার্স্টে আমরা স্টার্টে যাব স্টার্টে যাওয়ার পরে টাইপ করব রান রানে ক্লিক করার পরে পারফেক্ট ওকে পারফেক্ট চাপ দেওয়ার পরে দেখেন অনেক ট্যাম ফাইল আছে তো ট্যাম ফাইলগুলো কাটার জন্য কন্ট্রোল এ প্লাস ডিলেট তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে আবার কেটে দিলাম নতুন করে স্টার্টে চাপ দিলাম রানে চাপ দিলাম আবার সেম রিসেন্ট রিসেন্ট ফাইলগুলা এগুলো ট্যাম্প ফাইল এই যে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আসলে পিসি স্লো হয়ে যায় তো আবার রানে চাপ দেন ট্যাম্প দেখতে পাচ্ছেন অনেক ট্যাম্প ফাইল জমা হয় পিসিতে র্যামে অনেক ট্যাম্প ফাইল জমা হওয়ার কারণে আসলে পিসিগুলো ভালো করে কাজ করতে পারে না আসলে এই ট্যাম্প ফাইলগুলোর কারণে আমাদের পিসি দ্রুতটা নষ্ট হয়ে যায় তো সবাই ট্যাম্প ফায়ারগুলো কেটে দিবেন তাহলে আপনার পিসিটা অনেক তাড়াতাড়ি কাজ করবে পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট দেখতেই পাচ্ছেন কতগুলা স্ট্যাম্প ফাইল জমা হয়েছে তো এগুলা ডিলিট করে দিবেন তাহলে পিসিটা অনেক দ্রুত চলবে কমপক্ষে দুই গুণ দ্রুত চলা সম্ভব রান রাম থেকে ট্রি ট্রিতে চাপ তো আপনার কাজ কমপ্লিট এভাবে যদি কাজ করেন অবশ্যই খুব দ্রুত পিসি চালানো সম্ভব এখন আপনি খুব তাড়াতাড়ি পিসি রিফ্রেশ করবেন অনেকবার পাঁচ থেকে দশবার রিফ্রেশ করার পরে আপনি পিসি চালাবেন অনেক স্মুথভাবে অনেক স্মুথভাবে কারণ আপনার পিসিকে অতি দ্রুত কাজ করার জন্য আর একটা কাজ করতে পারেন all drive tree CMB CMD ফাইলটা আপনি ইনস্টল করতে পারেন এখানে চাপ দিলে দেখা যাবে যে আপনার কাজগুলো অনেক দ্রুত হবে দেখতেই পাচ্ছেন সো এভাবে আসলে আপনার কাজগুলো সঠিকভাবে সহজেই করতে পারবেন তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করব আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন